LibreOffice Base এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে এসকিউএল ভিউ ব্যবহার করে প্রশ্ন লেখা যায় অর্ডার বাই বাক্যাংশ ব্যবহার জয়েন ব্যবহার এগ্রিগেট ফাংশন ব্যবহার গ্রুপ বাই বাক্যাংশ ব্যবহার এবং এসকিউএল এর বিভিন্ন ফাংশন ব্যবহার এসকিউএল কোয়েরি বা প্রশ্ন লেখার বিষয়ে আরো বিশদে জানা যাক এর জন্য আমাদের পরিচিত লাইব্রেরি ডেটাবেস খুলুন এখন বাম প্যানেলের কোয়েরিজ তালিকায় ক্লিক করুন এবং তারপর ক্লিক করুন create query in SQL view প্রথমে দেখা যাক আপনি কিভাবে একটি প্রশ্নের ফলাফল সাজাতে পারেন একটি উদাহরণ নিয়ে আলোচনা করা যাক কেমব্রিজ কিংবা অক্সফোর্ড দ্বারা প্রকাশিত সব বইয়ের শিরোনাম এবং লেখকের তথ্য জানতে হবে এবং প্রকাশক অনুযায়ী তাদের ঊর্ধ্বক্রমানুসারে তারপর বইয়ের শিরোনাম অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাতে হবে এখানে প্রশ্নটি লেখা যাক select comma title comma, author from books where publisher in বন্ধনী শুরু একটি কোটের মধ্যে কেমব্রিজ কমা একটি কোটের মধ্যে অক্সফোর্ড বন্ধনী শেষ order by publisher ASC comma title ASC আমরা শিরোনামের কলামটি নির্দিষ্ট ক্রমানুসারে সাজাতে অর্ডার by বাক্যাংশ ব্যবহার করেছি এছাড়াও কমা অক্ষরটি লক্ষ্য করুন যা সাজানোর জন্য আরো কলাম যোগ করতে সাহায্য করে ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম উল্লেখ করতে আপনাকে শুধু প্রতিটি কলামের নামের পাশে যথাক্রমে A বা ডিইএসসি e লিখতে হবে এখন ফাইল মেনু বারের নিচে রান কোয়েরি আইকনের উপরে ক্লিক করা যাক এখানে বইগুলির তালিকা দেখা যাচ্ছে যা প্রথমে প্রকাশক দ্বারা এবং তারপর বইয়ের শিরোনাম অনুযায়ী সাজানো রয়েছে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এখন এমন বইগুলির শিরোনামের একটি তালিকা প্রস্তুত করা যাক যেগুলি সদস্যরা ফেরত দেননি তালিকায় বই দেবার তারিখটিও থাকবে যেহেতু শিরোনাম বুকস টেবিলে আছে এবং বই দেবার তারিখ বুকস ইশ্যুড টেবিলে আছে তাই আমাদের এই দুটিকে কোনভাবে একত্রিত করতে হবে আমরা এই দুটি টেবিলকে যোগদানের জন্য জয়েন কিওয়ার্ড ব্যবহার করব এবং আমরা এই দুটি টেবিল সংযুক্ত করতে সাধারণ কলাম বুক আইডি ব্যবহার করব তাহলে প্রশ্নটি হবে select B dot comma I iইস্যুডেট iমেম্বেরিড from books B join books issued I on bবুকিড সমানচিহ্ন iবুকিড ভেরে চেকডিন সমানচিহ্ন ফালসে from বাক্যাংশের b এবং i কলাম দুটি লক্ষ্য করুন এগুলিকে alias বা ছদ্মনাম বলা হয় এটি হয় বর্ণনামূলক নতুবা শুধু একটি অক্ষর হতে পারে এগুলিকে পড়ার সুবিধার জন্য ব্যবহার করা হয় লক্ষ্য করুন উভয় টেবিলেই বুক আইডি কলাম রয়েছে তাই আমরা কোনো প্রকার সংশয় এড়াতে কলামের নাম বোঝাতে বা বিশেষিত করতে alias বা ছদ্মনাম ব্যবহার করেছি ঠিক আছে লক্ষ্য করুন আমরা ফর্ম বাক্যাংশের জয়েন শব্দটি ব্যবহার করে দুটি টেবিলকে সংযুক্ত করেছি এবং সংযুক্ত করার জন্য আইডি কলাম ব্যবহার করেছি এটি বোঝাতে লেখা হয়েছে অন আইডি সমান চিহ্ন আইডি এবার এই প্রশ্নটি চালানো যাক এখন আমরা বই এবং বই ফেরত দেবার তারিখের একটি তালিকা দেখতে পাচ্ছি চেকড ইন কলামটি লক্ষ্য করুন এটি ফলস রয়েছে এবার লক্ষ্য করুন আমরা ফলাফলে শুধুমাত্র মেম্বার আইডি দেখতে পাচ্ছি এটি কি খুব সুবিধাজনক না তাহলে কিভাবে আমরা মেম্বারস টেবিল থেকে সদস্যদের নাম দেখব খুব সহজ আমাদের প্রশ্নের সাথে মেম্বার্স টেবিলটি সংযুক্ত করতে হবে লেখা যাক select b.title, i.issuedate, i.memberid, m.name from books b join books issued i on b.bookid সমান চিহ্ন i dot book id join members m on i dot member id সমান চিহ্ন m dot member id where checked in সমান চিহ্ন false members টেবিলের সাথে দ্বিতীয় সংযোগটি লক্ষ্য করুন এক্ষেত্রে যোগ দেওয়ার জন্য member id কলামটি ব্যবহার করা হয়েছে এবার এই প্রশ্নটি চালানো যাক সদস্যদের নাম এবং পাশে তাদের দেওয়া বইগুলি দেখা যাচ্ছে এরপরে এগ্রিগেট বা সমষ্টি এবং গ্রুপিং বা দলবদ্ধকরণ নিয়ে আলোচনা করা যাক কিভাবে আমরা গ্রন্থাগারের সব সদস্যদের সংখ্যা গণনা করতে পারি এক্ষেত্রে প্রশ্নটি হবে সিলেক্ট কাউন্ট বন্ধনী শুরু অ্যাস্টেরিক্স বন্ধনী শেষ অ্যাস দুটি কোটের মধ্যে total members from members এখানে count শব্দটি লক্ষ্য করুন এটিকে একটি সমষ্টিগত ফাংশন বলা হয় কারণ এটি অনেকগুলি রেকর্ডকে মূল্যায়ন করে শুধু একটি মান ফেরত দেয় এছাড়াও আমরা একটি ছদ্মনাম total members যোগ করেছি এখন এই প্রশ্নটি চালানো যাক তাহলে এখানে বেস চারটি সদস্য রেকর্ড মূল্যায়ন করেছে এবং ফলাফলের সংখ্যা 4 দেখাচ্ছে যেটি হল সদস্যদের মোট সংখ্যা সমষ্টিগত ফাংশনের কিছু উদাহরণ হল সাম ম্যাক্স এবং মিন এখন তথ্য দলবদ্ধ করার বিষয়ে জানা যাক কিভাবে আমরা প্রতিটি প্রকাশক দ্বারা প্রকাশিত বইয়ের গণনা করতে পারি এক্ষেত্রে প্রশ্নটি হবে Select Publisher, comma, Count বন্ধনী শুরু Asterisk বন্ধনী শেষ As দুটি কোটের মধ্যে Number of Books কোট শেষ From Books Group by Publisher Order by Publisher এখানে নতুন গ্রুপ বাই বাক্যাংশটি লক্ষ্য করুন তাহলে আমরা প্রকাশক এবং বইয়ের সংখ্যা নির্বাচন করেছি প্রতিটি প্রকাশক দ্বারা প্রকাশিত বইগুলি এক দলে রাখতে গ্রুপ বাই বাক্যাংশ ব্যবহার করেছি এখন এই প্রশ্নটি চালানো যাক দেখুন প্রকাশকদের নাম এবং তার পাশে সেই প্রকাশক দ্বারা প্রকাশিত বইয়ের সংখ্যা এরপর এসকিউএল এ ফাংশনের ব্যবহার নিয়ে আলোচনা করা যাক এসকিউএল ফাংশন হলো একটি বিবৃতি যা একটি মান ফেরত দেয় উদাহরণস্বরূপ কারেন্ট ডেট আজকের তারিখ দেয় তাহলে সেই সমস্ত বইয়ের শিরোনামের তালিকা তৈরি করা যাক যেগুলি সদস্যরা ফেরত দেননি তাহলে প্রশ্নটি হবে select B dot title comma comma I I issue date dot return date from books B. Join books issued I on B. dot Book ID Shomanjinho I dot Book ID where checked in Shomanjinho false and return date less than current date এখানে current date ফাংশনের ব্যবহার লক্ষ্য করুন এখানে তাহলে আমরা সেই বইগুলিকেই দেখতে চাইছি যেগুলি ফেরত দেবার তারিখ আজকের তারিখের আগে ছিল এই প্রশ্নটি চালানো যাক এই বইগুলি এখনো ফেরত দেওয়া বাকি আছে এইচএসকিউএল ডিবি এর সব ফাংশনগুলির তালিকার জন্য http colon দুটি forward slash DB dot O R G forward slash talk forward slash দুই দশমিক guide forward slash built-in functions hyphen chat dot html এই লিংকে যান ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ নির্দেশা বলি আপনি এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন http colon tuti forward slash www dot hsqldb dot org forward slash doc forward slash 2.0 forward slash guide forward slash এখন একটি অনুশীলনী রয়েছে নিম্নলিখিত বিষয়ের উপর এসকিউএল প্রশ্ন লিখুন এবং পরীক্ষা করে দেখুন গ্রন্থাগারের সব বইয়ের সংখ্যা গণনা করুন প্রতিটি লেখক দ্বারা লিখিত বইয়ের একটি গণনা করুন সেই সব সদস্যদের নাম এবং তাদের ফোন নম্বরের একটি তালিকা প্রস্তুত করুন যাদের আজ বই ফেরত দেওয়া প্রয়োজন এই প্রশ্নটি কি করে তা ব্যাখ্যা করুন সিলেক্ট সাম বন্ধনী শুরু প্রাইস অ্যাজ দুটি কোটের মধ্যে total cost of Cambridge books from books where publisher সমান চিহ্ন একটি কোটের মধ্যে কেমব্রিজ এখানেই LibreOffice Base এ SQL প্রশ্নের এই বিশদ টিউটোরিয়ালটি সমাপ্ত হলো সারসংক্ষেপে আমরা শিখেছি SQL ভিউতে প্রশ্ন লেখা অর্ডার বাই বাক্যাংশ ব্যবহার করা জয়েন ব্যবহার এগ্রিগেট ফাংশন ব্যবহার গ্রুপ বাই বাক্যাংশ ব্যবহার SQL এর নিজস্ব ফাংশন ব্যবহার spoken tutorial talk to a teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি MHRD e এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত এই প্রকল্পটি http://spoken tutorialorg দ্বারা পরিচালিত হয় এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিংকে প্রাপ্তিসাধ্য আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ শুভবিদায়